on earth. God. ধৈরা ছিলাম প্রেমের তরি দেহ খানা রয় পরে অন্তর দেই পারি আপন কইরা ধৈরা ছিলাম প্রেমের পারি হৃদয় দিয়া বাসলাম ভালো দিলে না রে মন রাইখা গেলাম রাইখা গেলাম গা দুইবা গেছে প্রেমের তোরি নিভা গেছে প্রেমের ভেলায় ভাইসা গেলাম রাইখা গেলাম গা